সুপ্রিয় দর্শক আজ আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে দু চারটি কথা বলতে চলছি আসলে যে আমাদের তিস্তার পানি বর্তমানে যে পুরা সিলেট শহরকে তলায় দিচ্ছে বন্যার পানিতে এই জন্যে আমি খুব দুঃখিত মর্মাহত আসলে বহু সমালোচিত আলোচিত পারেক্ষাবান ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত মাধ্যমে এই পারেক্ষা স্থাপিত হয় কিন্তু এ মানে পানের হিস্যা বাঘাবাগি চুক্তি স্বাক্ষর থাকলেও বর্তমানে ভারত হিংসাত্মমূলকভাবে যে পারেক্ষার যে গেটগুলো আছে সব গেটগুলা নষ্ট হয়ে গিয়েছে বলে পুরো আরেকটার গেটগুলা ছেড়ে দিয়ে বাংলাদেশের এলাকাগুলাকে তলায় দিচ্ছে তিস্তা নদীর স্রোতে সিলেট শহরে যে এলাকাগুলোতে পঞ্চাশ বছরের মধ্যে বন্যা দেখা দেয়নি বন্যার পানিতে তলিয়ে গিয়ে পুরা হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে তাই এ এলাকার এই সিলেট শহরের শাহজালাল যে শাহপরাণ যেই মাজারের যে রাস্তাগুলো আছে সমস্ত রাস্তাগুলোতে হাঁটু পরিমাণ পানি এগুলা কমার কোনো সম্ভাবনা নাই কারণ যতদিন পর্যন্ত পারাক্ষার এই গেটগুলা আলোচনা সাপেক্ষে স্থাপন না করা হয় ততদিন পর্যন্ত এই সিলেট শহরের দুর্ভোগ থেকে যাবে তাই আমি বর্তমান যে পরিস্থিতির অবস্থার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে অতি তড়িগড়িভাবে এই সিলেট শহরের হাজার হাজার মানুষগুলার যে বর্তমানে খাদ্যে খাদ্য এবং খাদ্যের খাওয়ার পানি সংকট দেখা দিয়েছে সেগুলা নিরসনের জন্য অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে আবেদন জানাচ্ছি যেন এ বাসীর দুঃখ দুরবস্থা লাঘবের জন্য ত্রাণ সামগ্রী জরুরিভাবে পাঠানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি